আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে সোনালী মুরগি পালনের নিষেধাজ্ঞা আজকে থেকে সোনালি মুরগি পালনের নিষেধাজ্ঞা তার মানে আজকে থেকে সোনালি মুরগি আর আপনার খামারে ওঠাবেন না এটা নিয়ে আজকের আলোচনা করব এটা কিভাবে নিষেধাজ্ঞা হলো কেন নিষেধাজ্ঞা হলো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যতক্ষণ আলোচনা করব দয়া করে স্কিপ না করে আমার সাথে থাকবেন পুরো ঘটনাটা জানতে আমি আজকের যে থাম্বেলটা দিয়েছি যে সোনালি মুরগি পালনের নিষেধাজ্ঞা এই সোনালি মুরগি পালনে আজকে থেকে নিষেধাজ্ঞা কেন কিভাবে কি কারণে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দর্শক মন্ডলী বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায় দর্শক মণ্ডলী আজকে আমি বলেছি যে সোনালি মুরগি পালনে নিষেধাজ্ঞা সোনালি মুরগি পালনে নিষেধাজ্ঞা কেন কীভাবে সেটা হচ্ছে আপনারা জানেন যে এ মুহূর্তে কিন্তু সোনালি মুরগির বাচ্চার দাম অনেকটাই কম ব্রয়লারের বাচ্চার চেয়ে সোনালি মুরগির বাচ্চার দাম কম হয়তো বা বাইশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে কিন্তু সোনালি মুরগির বাচ্চা রয়েছে আর আপনি জানেন যে তিরিশ টাকার উপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা হয়ে গেছে ব্রয়লারের বাচ্চার দাম তো সোনালি মুরগির বাচ্চার দাম কিন্তু আপনারা দেখবেন যে ক্রমশ কমে আসছে যত দিন যাবে আপনার সোনালি মুরগির বাচ্চার দাম কমে আসছে এই সোনালি মুরগির বাচ্চার দাম কমানো কমার কারণ কি আপনারা জানেন যে কোম্পানিগুলো কিন্তু তারা আপনার মুরগি কবে হারভেস্টিং করবেন সে পর্যন্ত তারা দিক নির্দেশন দিয়ে থাকে তারা সে পর্যন্ত তাকিয়ে থাকে যে আমি যে আজকের বাচ্চাটা বিক্রি করব এই বাচ্চাটা কবে হারভেস্টিং করতে পারবে একজন খামারি সেত দূর পর্যন্ত এরা ফলো করে অথব আজকে বাচ্চার কোম্পানিগুলো ফলো করছে কি জানেন আজকে বাচ্চার কোম্পানিগুলো ফলো করছে যে আজকে যে আপনি বাচ্চা উঠাবেন আজকে থেকে আজকে পঁচিশ চার দুই অর্থাৎ পঁচিশে এপ্রিল আজকে আজকের থেকে এই সোনালি মুরগির বাচ্চা বাচ্চার যে আপনার কোম্পানি আছে এই কোম্পানিগুলো আপনার দীর্ঘ সত্তর দিন বা পঁচাত্তর দিন সামনে তাকিয়ে আছে যে আসলে এই সত্তর দিন বা পঁচাত্তর দিন বাদে সোনালি মুরগির বাজারটা কি হবে অতএব জানেন যে তারা এই বাজারের দিকে তাকিয়ে কিন্তু বাচ্চার দাম কমিয়ে দেয় কেননা এই বাচ্চার দাম কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে আগ্রহী হন আপনাকে বলছে না কিন্তু যে আসলে এটা কিন্তু বলছে না তারা অলরেডি বাচ্চার দাম কমিয়ে দিছে কেন আপনি যে মনে করেন যে ব্রয়লার এখন তুলবেন আপনি এখন ব্রয়লার তুলতে উদ্বুদ্ধ হবেন যার কারণে কিন্তু আপনাকে সোনালি মুরগি যাতে উঠান সেই ক্ষেত্রে আপনাকে উদ্বুদ্ধ করছে বাজার দাম কমিয়ে দিয়ে বাচ্চার দাম কমিয়ে দিয়ে আসলে বাচ্চার দাম যদি আপনি মাংনা দেয় তথাপিও আপনি সোনালী মুরগির বাচ্চা এই মুহূর্তে আর উঠাবেন না কেননা আপনাকে বলি আজকে পঁচিশ তারিখ এই মাসের আসে আর পাঁচ দিন আপনারা জানেন যে ঈদ পরবর্তী ষাট দিন বা সত্তর ষাট দিন মানে দুই মাস দশ দিন দুই মাস দশ সত্তর দিনের মধ্যে কিন্তু সামনে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ এবং কোরবানির ঈদের এক সপ্তাহ আগে কিন্তু কেউ হয়তো মাংস খাওয়ার প্রতি উদ্বুদ্ধ থাকবে না মাংস খাওয়ার প্রতি আগ্রহ থাকবে না কারণ আপনারা জানেন যে সবাই জানে যে সাত দিন পর বা পাঁচ দিন পর ঈদ মাংস তো পাবই মাংস তো খাবই কোরবানির ঈদে আপনারা জানেন যে যত গরিব মানুষের তার বাড়িতেও কিছু না কিছু মাংস থেকে থাকে যার কারণে কিন্তু হয়তো এক সপ্তাহ আগে থেকে মাংসের চাহিদাটা অনেক কমে যাবে মুরগির মাংসের চাহিদাটা অনেক কমে যাবে এই কারণে আপনি যদি আজকে মুরগি উঠান আজকে যদি সোনালি মুরগি আপনার খামারে ওঠান তাহলে দেখেন আপনি নির্ঘাত আপনি কোরবানির ঈদের দুই পাঁচ দিন আগে কিন্তু আপনাকে আপনার মুরগি হারভেস্টিং করতে হবে অর্থাৎ নির্ঘাত কিন্তু আপনার লসের সম্মুখীন হয়ে যাবেন এটা বোঝাই যাচ্ছে যে আপনি সত্তর দিনে আপনার মুরগি হারভেস্টিং করার উপযুক্ত হবে ঈদও চলে আসবে তাহলে ওই সময় আপনি এখন ভেবে দেখেন যে আসলে আজকে যে আমি বলেছি যে সোনালী মুরগি পালনে নিষেধাজ্ঞা কেন বলেছি কি কারণে বলেছি কারণ আপনি আজকে বাচ্চা উঠালেন বারো দুদিন পরে বাচ্চা উঠালেন বা ঈদের আগে দেখবেন যে বাচ্চা সোনালী মুরগির বাচ্চা হয়ে গেছে আট টাকা নয় টাকা দশ টাকা এইরকম অবস্থা হয়ে যাবে ঈদের দুদিন আগে এখন আপনি যদি ভেবে থাকেন যে এই দশ টাকা নয় টাকা বারো টাকা সোনালী মুরগির বাচ্চার দাম এই সময় বাচ্চা উঠাবো না উঠাবো কখন কিন্তু আপনি যদি মাংনাও দেয় যদি বাচ্চা মাংনাও দেয় তথাপিও আমি বলবো যে এ মুহূর্তে কোরবানির ঈদের আগে আর আপনি সোনালি মুরগি আর উঠাবেন না কারণ কোরবানি ঈদের আগ পর্যন্ত যদি আপনি সোনালি মুরগি উঠান তাহলে কিন্তু আমি যতদূর আমার জ্ঞানে জানি যে আপনি লস খাবেন নিশ্চিত কেননা আপনি বাচ্চা যদি মাংনাও দেয় ফিডের যে লাগামহীন দর এই বাচ্চার দাম দশ টাকা কমিয়ে দিয়ে বা বাচ্চার দাম বিশ টাকা কমিয়ে দিয়ে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না কারণ ওখানে আপনার খাদ্যে অনেক কস্টিং পড়ে যাবে দেখা যাবে যে এমনও হতে পারে যে একশো আশি টাকা কেজি আপনি কোরবানির আগে সোনালি মুরগির বাজার দর মাংসের বাজার দর অতএব রকম যদি বাজার দরে যদি আপনাকে মুরগি বেচতে হয় তাহলে কিন্তু নির্ঘাত আপনাকে লস খেতে হবে তাই দর্শক মণ্ডলী আজকের সতর্কবাণী আজকের বিষয়টা ছিল এটাই যে আপনি এ মুহূর্তে আর সোনালি মুরগির বাচ্চা খামারে ওঠানোর আর সময় নেই কারণ সোনালি মুরগির বাচ্চা এখন যদি আপনি খামারে ওঠাতে চান তাহলে লসের সম্ভাবনা সর্বোচ্চ বেশি রয়েছে যার কারণে আমি আমার তরফ থেকে আপনাকে বলবো যে এ মুহূর্তে যদি আপনি হারভেস্টিং করতে চান তাহলে আপনি কিন্তু দুই দুইটা ব্রয়লারের মুরগির হারভেস্টিং করতে পারবেন অতএব আপনি যদি উদ্বুদ্ধ হন তাহলে যদিও ব্রয়লার মুরগির বাচ্চার দাম এখন একটু বেশি তথাপি আপনি ইচ্ছা করলে ব্রয়লার মুরগি ওঠানো আমার মনে হয় ভালো হবে কারণ সোনালি মুরগিতে যেখানে বাজারে সন্দেহীন রয়েছে যে আসলে সেই বাজার যে দর হবে হ্যাঁ কোরবানির ঈদের দুই পাঁচ দিন আগে আপনি সত্তর দিনের আগে কিন্তু সোনালি মুরগি হারভেস্টিং করতে পারবেন না অতএব ঈদের বাকি পঁচাত্তর দিন অতএব পাঁচ দিন আগে বা সাত দিন আগে কিন্তু নির্ঘাত মুরগির দাম কমে যাবে মাংসের দাম কমে যাবে তাই আপনাকে জানাচ্ছি নিউজ দিতে চাচ্ছি আমি খবর দিতে চাচ্ছি এটাই যে আপনি ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিন যে আসলে কোরবানির ঈদের আগে এরকম হওয়ার সম্ভাবনাটা আছে কি না সেটা আপনার স্থির মাথায় ভেবে আপনি সোনালি মুরগি ওঠাবেন আমার মনে হয়েছিল যে আসলে এই মুহূর্তে আর সোনালি মুরগির বাচ্চা ওঠানোর সময় নেই কারণ ঈদের আগে হারভেস্টিং করতে পারবেন না ঈদের পরবর্তীতে তো নয় কারণ আপনারা জানেন যে ঈদের পরবর্তীতে মিনিমাম পনেরো দিন কিন্তু সবার ঘরেই মাংস থাকে যার কারণে ঈদের পনেরো দিন পরেও কিন্তু মাংসের ওই রকম চাহিদা থাকবে না মুরগির মাংসের চাহিদা থাকবে না যার কারণেই আমি আজকের এই ভিডিওটি করেছি যদি আজকের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন এ বলে আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ